ঈদের সময় সবারই আনন্দ চাই কিন্তু আমরা আনন্দ করতে পারি জামা কাপড় থাকে না বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে হয়েছে এর জন্য আর এই জিনিসটা পাই ওই সময় কান্দ না কিনবো কেমন এটা নাই

আমার বাসা ছিল বাইশেরই আসলে এই যে ঈদের সময় কি করে তো বলো তো ঈদের সময় সবারই আনন্দ চাই কিন্তু আমরা আনন্দ করতে পারি জামা কাপড় থাকে না মানুষের লাইফ দেয় আর কি তারপর তো দুর্গা তা পাই ভাত খাই খাইয়ে ঘুমাই ঘুমাই থাকি সারাটা দিন ঈদের সারাটা তোমার ঈদের সারা দিনটা হাতে চলি খাবার টাকা পাই খাই কিন্তু এতটা আনন্দ হয় না কেন আনন্দ ওই টাকা গেঞ্জি নাই জামা নাই জুতো নাই এই একটা জুতো কিনে দিয়ে গেছে একটা বেড়ায় হ্যাঁ? এই একটা জুতো কিনে দিয়ে গেছে একটা বেড়ায় হ্যাঁ। এইভাবে কি দেওয়া হয় সবাই মানে সবাই কি এইভাবে দেয় না মানে জামা কাপড় দেয় অনেক মানুষ অনেক মানুষ টাকা দেয় আগে এখানে খাওয়াই তো এখন কি হয় এখানে খাওয়ায় এখন আর খাওয়ায় না এখন আস্তে আস্তে পরিসরটা পাল্টাইতেছে আস্তে আস্তে আমাদের এই গানের পোলাপানা এখন খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়েছে সিগারেট বিড়ি খায় এতে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এমন আর যায় না না আনন্দ করতে আনন্দ করতে ইচ্ছা করে কিন্তু করতে পারি না ওই জামা কাপড় নাই মা বাবাদের লোভে জীবন কাটাতে ইচ্ছা করে তাই টাকা পয়সা দেয় না আস্তে আস্তে দেখেন না অনেক পোলাপান ডেন্ডি খায় সিগারেট খায় গাঁজা খায় মদ খায় এইসবের জন্য দেয় না আমাদের আর আমরা টাকা চাইলে হয়তো বেরিয়ে খাও যা আবার অনেক মানুষের থাপড় সুপার দেয় আবার আবার পাবলিকে আপনি বুঝান বুঝাইয়ে কথা কয় না এইসব কয় এখন পাবলিকের উপরেই আরো হার হয়ে যায় যারা টাকা দেয় না ও তাই আচ্ছা এই যে তোমাকে যদি টাকা দেয় আগে যেভাবে টাকা পাইতা এখন কি ওইভাবে টাকা পাও পাই মাঝে সাঝে দেয় সারাদিন কিভাবে পার হয় দিনটা কিভাবে পার হয় তোমার দিনটা পার হয় ওই সাইতে সাইতে দিনটা পার হয়ে যায় থাকা খাওয়া তো সব এখানে হ্যাঁ হোস্টেলে হোস্টেল নেই এখানে খাই এখানে থাকি ঘুমাই এখানে কিন্তু খাবার খাই হোটেলে হোটেলে টাকা দিয়ে কিনতে হবে মানে শেষ কবে ভালো মন্দ খাইছে বলো তো শেষ ভালো মন্দ খাইছি আমার মা বাবার ভালো মন্দ এটাই আমার মনে হবে আমার মা বাবা মার লান্ডাটাই কথাটা মনে হবে আর কোনো খাবার ভালো লাগে না না আমার মা বাবা তো আমার এমন করে খাওয়াইছে কিন্তু আমার এই জিনিসটা পাইনি পাই না কেন আস্তে আস্তে মা বাবা বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে হয়েছে এর জন্য আর এই জিনিসটা পারি তখন খা কেমন লাগে সময় কান্দ না তোমাকে কোনো কেউ সাহায্য টাহায্য দিয়েছে রোজার বর্ষ পরে কি না রোজার কেউ সাহায্য দিতে চায় না তাই রোজার অনেক জিজ্ঞেস করে কিন্তু রোজা রয়েছিলাম ভাঙছি ভাঙছি নাম কি তোমার নাম আমান হাই লঞ্চে লঞ্চে লঞ্চে তাই লঞ্চে লঞ্চে খাও কেন যেগুলো লঞ্চ যায় রাত্রিবেলা উঠে বই খাই উঠে বই খাও তারপর তো যে ভাত খাই ভাত খাইয়া আজকে খাই নাই খাইয়ে খাই হ্যাঁ মাসে দেখ লঞ্চে খাও কতদিন ধরে হয়েছে দুই দিন আর আর আল্লাহ নতুল্লাবাস নতুল্লাবাস মসজিদে আল্লাহ তোর বাবা নাই ঘর দিয়ে বার করে দিছে জামা কাপড় পক্ষে এটা আছে কিনে লই দেয় তার টাকা দেয় অল্প ঈদে কি করো ভাত খাইয়ে লই ভাতের বাসা হইলে হয়ে যায় জামা ইচ্ছে করে না কিনবো কেমনে টাকা নাই টাকা নাই সময় দুই পয়সা পাই দুই পয়সা পাও তারপর কি করো তারপর তারপর রোজার ঘুমাই আই তুহিন তুই কি করো তুমি তরমুজ বেচে খাই তুমি বেচে খাও কিসের তরমুজটা পাবো তরমুজ তরমুজ গাড়ির তেলে ওই যে নদীতে খালে পড়ে যায় এটা হ্যাঁ উড়ে তারপর খালের তো উড়ে তারপর বেচতে লে এই দোকানে কোন সময় খেয়া কাটলে আহি কোন সময় যাবার তরমুজ গাড়ি চলে মানে এইরকম প্রতিদিন কয়টা তরমুজ বিক্রি করতে পারবে একদিন কোন সময় পরে গের তরমুজ পেঁয়াজ লাগে না হেঁটে আবার বেশি একদিন দুই তিনটা বেশি একদিন দুই তিনটা এই যে দুই তিনটা বিক্রি করে যে টাকা ওই টাকা চলে তোমার হ্যাঁ। কয় টাকা করে বিক্রি হয় তোমার একটা কোন সময় দেড়শো বেশি একশো বেশি আশি বেশি কেমন চলে দিনকাল তারপর ভালোই ছিল ঈদে শেষ মানে ঈদে কিভাবে দিন কাটে একটু বলো তো ঈদে কিভাবে দিন কাটে তোমাদের সারাটা দিন ঈদের দিন কিভাবে কাটাও একটু বলো আমার দিকে তাকাও বলো সারাদিন মানে ঈদের দিন ঈদ তো আসে ঈদের সময় কিভাবে কাটে সারাদিন সারাদিন কি কি করো ঈদে আমরা ঈদে ঈদে যদি ঈদ করতে পারি হ্যাঁ ভালাই যায় ঈদে সারাদিন আমরা বন্ধু বন্ধু প্লে ঘুরতে যাই তিরিশ গ্রাম হ্যাঁ, তারপর আবার আয়া তারপর घबराइया ते तरमुज बेचा है और तो बात खाई इधर दिन करो हां इधर दिन करो तरमुज बिक्री करता है हां